আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক একসাথে দুইটা উত্তেজনাই এখন অনেকটা প্রশমনের দিকে বিশ্বকাপের উত্তেজনা তো গেলই পাশাপাশি বাংলাদেশে আরও একটা উত্তেজনা খুব বড় আকারে ধারণ করেছিল যে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের সাথে মায়ের কান্না নামক সংগঠন যে কাজটা করেছে সেটা অবশ্যই অন্যায় করেছে আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি আমি এটার পক্ষে না যে রাস্তাঘাটে ধৈরা রাষ্ট্রদূতরে দেখা ডাক দিয়া ধরে চিঠি ধরাই দেওয়া এটা কোনো আপনার প্রসেসিং না প্রসেসিং হবে তাদের সাথে দেখা করতে গেলে তাদের দূতাবাসের মাধ্যমে শিডিউল নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরেও মায়ের কান্না এই সংগঠনের ঘটনায় যুক্তরাষ্ট্র এবং আমেরিকার মধ্যে একটা বাকযুদ্ধ ভালোভাবেই চলছিল মাঝখানে সজীব ওয়াজের জয়ের একটি স্ট্যাটাস সেটাকে আরও উস্কে দিয়েছিল অপরদিকে প্রধানমন্ত্রীও কঠোর অবস্থানে ছিলেন তো দিন শেষে আপনারা জানেন যে এর মাঝখানে আমাদের একাত্তরের গণহত্যার বিষয়টাতেও আমেরিকা এই বছর স্বাধীনতা বিজয় দিবস গেল তারা আসলে গণহত্যার স্বীকৃতি দেয়নি তো এই সকল কিছু মিলিয়ে যে উত্তত্তকর একটা পরিস্থিতি সেটাকে শান্ত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফটাকাস্ট ওরফে ওবায়দুল কাদের সাহেব একটা টেকনিক অবলম্বন করেছেন যেটা পৃথিবীর প্রত্যেকটা দেশই করে থাকে নিনজা টেকনিক এটাকে বলা হয় যে কূটনৈতিক টু কূটনৈতিক লেভেলে মানে কূটনীতি কইরা সেটাকে শান্ত করা এমনকি যিনি রাষ্ট্রদূত আছেন তার জন্য কিছু বক্তব্য দিয়েছেন তো অপরদিকে ওনার টেকনিক শোনানো আগে আমি আপনাদেরকে মার্কিন দূতাবাসের যিনি রাষ্ট্রদূত আছেন পিটার হাউস তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন গণমাধ্যমের সামনে সেই বক্তব্যটা তুলে ধরি তারপরে আমরা ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটা শুনছি যে কি টেকনিক নিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র জেফ রিডাইনর রোববার গণমাধ্যমে এই বিবৃতি পাঠিয়েছেন যে কি ঘটেছিল বিবৃতিতে বলা হয়েছে যে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দেওয়ায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে গত চব্বিশ চোদ্দই ডিসেম্বর মায়ের ডাক সংগঠনের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান ত্যাগ করতে হয়েছিল অনুষ্ঠানটিতে প্রতিবাদকারীরা হস্তক্ষেপ করেছিল ভবনের ভেতরে যেখানে রাষ্ট্রদূত অবস্থান করছিলেন সেখানে তারা ঢোকার চেষ্টা করে অন্য প্রতিবাদকারীরা রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে মানে ঘিরে রেখেছিল দূতাবাস বিষয়টি ঢাকার আশপাশে সরি ঢাকায় বাংলাদেশ সরকার এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে মানবাধিকারকে মার্কিন পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে অভিহিত করে এই বিবৃতিতে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে থাকে এবং নিয়মিত বিভিন্ন সংগঠনের সাথে সাক্ষাৎ করে থাকে তো যেই সংগঠনটা সেখানে গিয়া বলা হচ্ছে যেটা সরকারের আশ্রয় প্রশ্রয়ে এই সংগঠন চলে মায়ের কান্না বিবিসি সহ মার্কিন গণমাধ্যমগুলো কিন্তু এটা প্রকাশ করেছে তারা বলছে যে এই মায়ের কান্না নামক সংগঠনের কাছ থেকে আমেরিকান এম্বাসি এই পর্যন্ত কোনো রকম কন্ট্যাক্ট পায়নি মানে আমেরিকান এম্বাসির সাথে তারা কোনো রকমের যোগাযোগ করেনি বলেও দাবি করেছে মার্কিন দূতাবাস আর ঘটনার দিন মায়ের ডাক নামক সংগঠনের আয়োজনে ঢাকার শাহিনবাগে যখন তিনি যান সেইখানে গিয়া এই পরিস্থিতিটাতে তিনি হঠাৎ করে পড়ে যান আর পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিষয়টা সম্পর্কে শেয়ার করেছেন তো এরপরে এখন যে বর্তমান উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে মোটামুটি একটা শান্ত করার অবস্থানে নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যিনি কি বলা হয় যে সাধারণ সম্পাদক আছেন ওবায়দুল কাদের এই বিষয়টাকে তিনি এখন ধরেন বিএনপির দিকে কিছুটা যে মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করার জন্য বিএনপি এই কাজটা করছে কোথায় করছে মায়ের ডাক সংগঠন দাওয়াত দিয়ে গেছে এখন মার্কিন রাষ্ট্রদূত বলছে যে মায়ের ডাক ওলাদের তো ঝামেলা নাই তারা তো ভাই আমাদের সাথে পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল ঝামেলা লাগাইছে মায়ের কান্না সো এখানে অভিযোগকারী যিনি তার বিষয়টা সামনে আসবে তবে আমাদের আওয়ামী লীগের যারা আছেন তারা আবার অনেকেই বলছেন যে না ওনার উচিত ছিল যে মায়ের কান্না সংগঠনের চিঠি নেওয়া বাট আমেরিকান অ্যাম্বাসেডার বলছে চিঠি দিতে গেলে আমাদের দূতাবাসের মাধ্যমে পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম করা সেইখানে দিতে হবে তো এখন এইটাকে ওবায়দুল কাদের সাহেব বলছেন যে যা হয়েছে হয়েছে এখন আমেরিকার যত আমাদের সাথে কমিউনিকেশন করেছে বিষয়টা সম্পর্কে উচ্চ পর্যায়ে অভিযোগ আসছে সতর্কবার্তা আসছে তো বাংলাদেশও তাদের জায়গা থেকে তাদের ব্যাখ্যা দিয়েছে ফাইনালি মার্কিন রাষ্ট্রদূতদের জন্য বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নিয়েছে সেটিও বাদল কাদের বলেছেন যে সামনে থেকে তিনি যেখানে যাবেন তো যাওয়ার সময় বইলা যাওয়াটা এটা আইনে নাই একজন দূতাবাসের যিনি অ্যাম্বাসেডর থাকেন তিনি যেখানে ইচ্ছা যাইতে পারেন তো যাওয়ার সময় যদি তিনি কোথাও যান এমন স্পর্শকাতর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাহলে সেই ক্ষেত্রে আগে সরকারকে জানাই যাইতে তো সরকারকে জানাই যেতে গেলে কি হবে সরকার পুলিশ প্রোটেকশন দিবে যদিও তিনি যখন শাহিনবাগে গেছেন সেখানে কিন্তু পুলিশ প্রোটেকশন ছিল থাকার কারণে ওই দিন হয়তো আর বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বা আরও একটা খারাপ পরিস্থিতিও ঘটতে পারত তো সরকারের পক্ষ থেকে ওবায়দুল কাদের সাহেব বলছেন যে উনি যদি মনে করেন যে উনি কোথাও বের হইতে গেলে ওনার নিরাপত্তার জায়গাটা আরও বড় করা দরকার সেটাও সরকার করে দিবে আর বিষয়টা নিয়ে কূটনৈতিকভাবে সরকার যারা সেই অভিযুক্ত আছে তাদের ব্যাপারেও কিছুটা খোঁজখবর নিচ্ছে যদি সেখানে দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের বিরুদ্ধেও সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন আমাদের ডক্টর মোমেন সাহেব তিনিও ঠিক একই কথা বলেছেন যে রাষ্ট্রদূতের ব্যাপারে সরকার নিরাপত্তা দিতে প্রস্তুত প্রয়োজনে আরও বাড়াই দেওয়া হবে এবং ওনাকে যদি ভবিষ্যতে কেউ অপমান করে বা ওনার গাড়িতে বা ওনার কোনো প্রোগ্রামে সেখানে গিয়া হামলা টামলা বা এরকম কোনো আশঙ্কা হয় তাহলে সাথে সাথে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে তো সকল কিছু মিলিয়ে আমেরিকা বাংলাদেশের মধ্যে মনে হয় আর কি এখন এটা মুখে মুখে হোক অন্তরে কি আছে সেটা তো সামনে আসবে না অন্তরে বাংলাদেশ আওয়ামী লীগও এই মুহূর্তে যথেষ্ট আমেরিকার বিরুদ্ধে অবস্থান আমেরিকার তারাও চুপচাপ আমাদের মতন এত কথা বলে না তারা সিস্টেমে কাজ করে যেমনটা অনেক কিছুতে আমরা প্রকাশ পাচ্ছে তো বাট ভালো দিক হচ্ছে যে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসে নাই সেটাতে আবার ক্লিয়ারেন্সও মিলছে তো সকল কিছু মিলে এটা একটা জিও পলিটিক্স চলতেছে আর বাংলাদেশে যেহেতু এই প্রথমবার এমন ঘটনা হয় নাই এর আগেও ঘটছে সেগুলোকেও কূটনৈতিকভাবেই সলিউশন করা হয়েছে আশা করা হচ্ছে এবারও কূটনৈতিকভাবে সলিউশন করা হবে তো দেখা যাক আসলে বিষয়টা কোন দিকে যায় আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম